Copper Michigan source. This is your TV6 Late News. International TV six নিউজে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি তন্নি মিঠাপুকুরে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিস্তারিত দেখুন মিঠাপুকুর প্রতিনিধি মিলাত হোসেনের ভিডিও চিত্রে আজ চার জানুয়ারি রোজ শনিবার মিঠাপুকুর উপজেলা চত্বরে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ এবং মিঠাপুকুরের মাননীয় সংসদ সদস্য জনাব H N Ashikur Rahman MP সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার ফাতেমাতুর জোহরা মিছিল আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ Oh!